আপনি একশোটার দাম আপনি নির্ধারণ করছেন না তিরিশ তিনশো টাকা নিচ্ছেন আপনি একটা দাম তিন টাকা আপনি মন চাইলেও একটা কম দিতে পারবেন না গুনে দিতে হবে হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আমি ধন্যবাদ নাই লিচু গুনে দেন নাই একশোটা একশোটা বিক্রি করছেন কত করে তিনশো একশোটা বিক্রি করছেন কোথাও বলছেন নাকি বাংলা আসছে এখন গুনেন আপনি একশো নিচ্ছেন তো হ্যাঁ, হ্যাঁ আপনি সবাইকে বলছি আপনি 100 টাকার দাম আপনি নির্ধারণ করছেন না 30 300 টাকা নিছেন আপনি 41 দাম 3 টাকা আপনি মন চাইলেও একটা কম দিতে পারবেন না গুনে দিতে হবে হ্যাঁ, ধন্যবাদ দিব আপনাকে নিজে ধন্যবাদ এখন আপনি ঢালেন এখানে আরে ভাই এত কথা না ঢালেন আমি তো গুনে দেই আচ্ছা তো যাই আপনি ঢালেন না আপনি তো 100 দাম নিছেন তাই না 6 হিসাবে নিন না আমগো ধরো এইভাবে আপনাকে ঢালতে বলছি আপনারা গুনে নেন আমরা দু একটা জ্বললে একটু পরে গেলে ওইটা দুই একটার হিসাব এখন যে আপনারা নাকি আমাদের যদি দাসে হ্যাঁ। দেখি আছে তার মধ্যে সন্দেহ আছে না উনি তো লিচু একটা হ্যাঁ। কম হইলে দেবেন আবার দেবেন এখন এগারোশো দিলে এগারোশো টাকার কয়ালি আঁকে আপনার মানে হিসাব দুই তিন চার অল্প করে নেন অল্প করে নেন চার পাঁচ পাঁচ ছয় সাত আট আট আট নয় দশ সাড়ে দশ এগারো এগারো বারো তেরো

কম তো হবে এটা দেখে বোঝা যাচ্ছে কয়টা কম এটাই বিষয় চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ আটত্রিশ বেশিও আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ ওকে মানে আপনার দায়িত্ব আপনি তো ব্যবসায়ী আচ্ছা এই যে একটা ভালো লাগলো ধরেন কত জনের সামনে ঘুরলাম ঠিক আছে তা আমরা এটা আপনার দায়িত্ব এটা কিন্তু আর কারো দায়িত্ব না শুনেন এটা কিন্তু সেক্রেটারিরও দায়িত্ব না ব্যবসায় সমিতি এটা আপনার দায়িত্ব আবার ধন্যবাদ দিই ঠিক আছে